আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি Akramul Haque F N F travellers ভিডিওর পক্ষ থেকে আমরা এখন অবস্থান করছি ভারতের মেঘালয়ের রাজধানী শিলং থেকে বারো দশমিক দুই কিলোমিটার দূরত্বে এলিফ্যান্ট ফলসে আমরা এখন এলিফ্যান্ট ফলসটা দেখব সাধারণত এলিফ্যান্ট ফলসকে দ্বিস্তর বিশিষ্ট ঝর্ণা বলে থাকে পর্বত প্রবাহ পান আচ্ছাদিত শিলাগুলির মধ্যে অবস্থিত পরপর দুটি জলপ্রপাতের মধ্য দিয়ে নেমে আসে এই এলিফেন্ট ফলসের জলধারা আবার কেউ কেউ একে ত্রিস্তর বিশিষ্ট জন্মধারাও বলে থাকে মেঘালয়ের পূর্ব খাসিয়া পাহাড় থেকে গড়িয়ে পড়ছে এলিফেন্ট ফলস এর জলধারা ভারতের খাসিয়া রাজ্যে এই ঝর্ণাধারাকে বলা হতো খাসাইদ লাইফাতেং খসিউ যাকে বাংলা বলা যায় তিন দাফের ঝর্ণা এখানে তিনটি দাফের পাথরের বেয়ে নামে এসে ফানি পরবর্তী বিতিষ্ঠায় এর নাম দেয় এলিফেন্ট ফলস এলিফেন্ট ফলসের আশপাশের সৌন্দর্য চোখে লাগার মতো মনোমুগ্ধকর একটা পরিবেশ শিলংয়ের খুব কাছে হওয়ায় শিলংয়ে বেড়াতে আসা পর্যটকরা এলিফেন্ট ফলস দেখে যায় সেরাপুঞ্জি যাওয়ার পথে এলিফ্যান্ট ফলসটা পড়ে তো যারা সেরাপুঞ্জি ঘুরতে যাবেন আপনারা আপনাদের ভ্রমণ তালিকায় এলিফ্যান্ট ফলসটাকে যুক্ত করতে পারেন ব্রিটিশরা এলিফ্যান্ট ফলস নাম দেওয়ার মূল কারণ হচ্ছে ঝর্ণার বাম পাশে একটি বড় প্রস্তরখণ্ড ছিল যা দেখতে হুবহু হাতির মতো তবে উনিশশো সালের ভূমিকম্পে সে প্রস্তরটি ভেঙে পড়ে যায় এলিফ্যান্ট ফলসটা ঘোরার জন্য শিলং থেকে আপনারা শিলং পুলিশ বাজার থেকে টাটা সুমো গাড়ি রিজার্ভ করতে পারেন সাথে সেরাপুঞ্জিটা ঘুরে নিতে পারবেন আর আসার সময় অবশ্যই একা আসবেন না একা আসলে আপনার ভবন খরচ বেশি হয়ে যাবে পাঁচ ছয়জন ভবন সঙ্গী নিয়ে আসলে অনেকটাই বাগাবাগি করে নেওয়া যায় এই এলিফ্যান্ট ঝর্ণা আসার পথে দেখে নিতে পারবেন বিস অফ অ্যান্ড ব্যাড নামক আরেকটি ঝর্ণা ও উমিয়াম বরফানি লেক আঁকাবাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ সে সঙ্গে পথের দুই পাশে পাহাড়ি সৌন্দর্য দেখতে দেখতে আপনারা ঝর্ণা পৌঁছে যেতে পারেন এলিফেন্ট ফলসটা শিলংয়ের কাছাকাছি হওয়ায় প্রচুর দর্শনার্থীদের ভিড় হয় এখানে অধিকাংশ দর্শনার্থী ভারতীয় এবং ভারতের বিভিন্ন রাজ্য থেকে এসে থাকেন